হ্যালো ফ্রেন্ডস নিউটার ব্রেন্স বিডির ফার্স্ট ভিডিওতে আপনাদের স্বাগতম প্রথম ভিডিওতে আপনাদের জন্য থাকছে দুইটি ইন্টেলেকচুয়াল প্রশ্ন প্রশ্ন নাম্বার এক এক বাড়িতে একজন লোক ছিল তার ছিল চারটি পোষা প্রাণী কুকুর ছাগল বিড়াল ও মুরগি তার বাড়ির বাগানে ছিল একটি পুঁইশাকলতা একদিন বিকালে লোকটি দেখে তার পুঁইশাকলতাটি তার পোষা প্রাণীদের একজন খেয়ে ফেলেছে এখন প্রশ্ন হলো বাগানের পুঁইশাকলতাটি কে খেয়েছে কুকুর ছাগল বিড়াল মুরগি আপনাদের হাতে পনেরো সেকেন্ড সময় উত্তরটি কমেন্ট বক্সে লিখুন সময় শেষ উত্তর হলো ছাগল কারণ ছাগল ছাড়া অন্য কোনো প্রাণী লতা পাতা খায় না এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই একদিন এক ব্যাপারী ব্যবসার উদ্দেশ্যে শহরে যাচ্ছিল তার সাথে ছিল তিনটি জিনিস একটি বাঘ একটি ছাগল ও কিছু পানপাতা হাঁটতে হাঁটতে তারা একটি নদীর সামনে পড়ল নদীর তীরে একটি নৌকা বাঁধা ছিল কিন্তু সমস্যা হলো নৌকাতে করে নিজের সাথে যে কোনো একটি জিনিস পার করা যায় এখন ব্যাপারে যদি প্রথমে বাঘ পার করায় তবে ছাগল পান কথা খেয়ে ফেলবে আর যদি পান কথা পার করা হয় তবে বাঘ ছাগল খেয়ে ফেলবে এখন প্রশ্ন হলো ব্যাপারে কীভাবে তার জিনিসগুলো নদীর ওপারে নিয়ে যাবে ফ্রেন্ডস পনেরো সেকেন্ড পর আসছি উত্তরটি কমেন্ট বক্সে লিখুন সময় শেষ উত্তর হলো ব্যাপারী প্রথমে ছাগল নিয়ে যাবে এরপরে পান পাতা নিয়ে যাবে এরপর পান পাতা রেখে ছাগল নিয়ে আবার এপারে আসবে এরপর ছাগল রেখে বাঘ নিয়ে আসবে বাঘ যেহেতু পান পাতা খায় না তাই বাঘকে রেখে আবার ব্যাপারী একা ওপারে যাবে এবং ছাগলটিকে নিয়ে আসবে ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরও মজার মজার প্রশ্ন নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটি বাজিয়ে দিন বাই বাই ফ্রেন্ডস